হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ইউর লেখন back to my another chat আর শ্যাট শ্যাট টাইটেল থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলাধুলা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে আপনার নাচানাচি শোভায় যাই হোক টিকটক আই খালা এত বড় বড় তবলা দেখায় কি কি বুঝাইতে চাইতাছেন হোয়াট ইজ তবলা বাজায় বাজায় বাজায় এটাই সেই তবলা सॉरी सॉरी नहीं देखा जा रहा यार नहीं देखा जा रहा